কি করা লাগবে পিছন দিয়ে কথা একটু কম হ্যাঁ বাবা একটু অল্প একটু বেশিক্ষণ কষ্ট দিতাম না আমি ওয়াশ কম করি একটু বোঝাই বেশি যেটা হাদিস শরীফের বাসায় যাওয়া আমি ওর কালিম কয় অল্প কথায় অধিক যেত না আমি অল্প কর্ম ওয়াজ আমি এর আগে কিন্তু আমলের তিন চারটা সাবজেক্ট আপনারা বোঝাই দিয়ে আইছি কিন্তু আমি জিকির করছি গজল করছি যা করছি আমি কিন্তু এই পর্যন্ত আপনাদেরকে বোঝাই দিয়ে আইসি তিনটা কাজ করতে হইব কয়টা এক নাম্বার অজু করে আমরা নামাজ পড়ার জন্য কি করি অজু কি করি পবিত্র পবিত্রতা ব্যতীত নামাজ পড়লে নামাজ হবে নামাজ হবে আচ্ছা আব্বা আমি জানতে চাই আপনাদের সবার কাছে আপনারা বলেন তো আপনি অজু করে আপনার শরীরে চামড়াটা পবিত্র করলেন করে মসজিদে গেলেন নামাজ পড়তেন কিন্তু আপনার অন্তরে আপনার একটা মুসলমান ভাইয়ের প্রতি হিংসা হইব নামাজ নমাজ হয়ে যেত না এটা নামাজটা নমাজ হয়ে যেত না বুঝছেন তো মনে হয় অল্প কথায় বুঝতে দুই নাম্বার মানে এ মনডারা পরিষ্কার করে লেতে নামাজ আমার তুইলে এক নাম্বার ওই যে জুমার নামাজের পরে ইমাম সব সালাম ফিরেছে এরপর ঘুরঘুরে নিতে সবটি বাইরে যাওয়ান চলতো না এটা বাটফারি এটি কি আসিনি আপনার এলাকা বেশি হ্যাঁ তোমরা তো বাইরে খরচ নেই বাদাল জুমাটা কোনোরকম একটু পরিচারটা রাখার নামাজ বিরক্ত এদা অনেক মসজিদ কমিটি হুজুরের বারবার প্রত্যেক জুমা হুজুর তারা দায়িত্ব কিছু কইতে পারেন না হুজুরে কি ফিজে দিয়ে ফিরতে কই একটু বুঝছেন সমসাময়িক বিষয় বলার চেষ্টা করি এই ফলা এই তিনজন প্রথম থেকে আসার পর থেকে ফুরকিওয়ালা টুফিওয়ালা তুমি বেশিক্ষণ কথা কইতেছ এটা দিয়ে ফেলাই দেব আমি জীবনেও আমি যা এই যে আপনার এলাকা যত বক্তা আছে আপনার এদিকে কি বক্তা কম আছে ও যত বক্ত বেশি আছে আপনার এলাকার বক্তা যত বক্তা আছে আমি সব ওয়াস আমি হাফ পেন ভিন্দ শুনছি কিন্তু হেতার অহংকার বর্তমানে আমার লোক অনেকে বিশেষ বক্ত থাকে এটা আমার অহংকার না তাকা বলি না দোয়া করবেন যেন অহংকার না আসে কেন জানেন আমি তার লগে যাই শুধু একমাত্র আল্লাহ আমার এখানে আনছে আল আদাব খাইরু মিনা জাহাবি অল ফিদ্দাতি আদব স্বর্ণরূপার সাইতে উত্তম শুধু একমাত্র আদব দেখায় কথা বলার জন্য শুধু আদব দেখায় কথা বলার কারণে আমার আল্লাহ এখানে আছে আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে কাদুটি মাদ্রাসা আছে একটা হাফিজিয়া এখানে একটা হুজুর আছে মনে আব্দুল কাইম নাকি এবার আমার ফোন দিয়া গত কয়েকদিন আগে কয়েকটা হুমকি দিছে এটা হচ্ছে বোঝানোর জন্য অনেক কত গালাগালি করছে তার তারা শান্তি না তার ওসি আবার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার পরিচিত খুব একবার ক্লোজ তা আমি কইছি আপনি যে আমার এত কথা কন আচ্ছা আমি থানাত আসি আমার তো কিতা করবেন আইন একটু বইয়ে কথা কই আমাকে গোয়ার ফোন ধরে না ফোন দিয়ে ইচ্ছা মতো কতক্ষণ গাইলেছি এটা মনে আপনারা দেখছেন এটা ইউটিউবে ভাইরাল হয়েছে আর গালাগালিটা নাম্বারটা আমি দিয়ে দিছি আমি আবার এত কাঁচা পানি অল্প পানির মাছ না খুব গভীরে যাই এরপরে <laughs> খানা দানা খাই আর কি তো এরপরে এজন এটা করছে কোনো কথা আমি কই নাই পরে আমি আবার ফোন দিতে পরেরবার আবার ফোলাফিন দিয়ে ফোন দিয়ে দিয়ে ডিস্টার্ব দেয় ও আমি আবার খবর লইছি বহুত খুঁজা খাজা আমি কিন্তু আপনার এলাকাতে আসছি অনেক কিন্তু ওই সময় ওয়াশ করি না এমনি আসছি অনেকবার আসছি তা আমি অনেকভাবে খবর লিয়ে দিই সান দিয়ে জায়গার ভিতরে আসছি পরে মাদ্রাসাতে আমি কল দিয়া এই মাদ্রাসা একজন হাফেজ সাহেব আছে খুব কঠিন মনিরুল ইসলাম হুজুর ওনার অনেক ছাত্র আমার অস্ত অত্যন্ত আদবওয়ালা ভদ্র আমি দেখছি হুজুর আমি সালামও করছি ভাইদের কেন জানেন কারণ আদব যখন থাকবে আপনি মানুষরা আপনারা মানার জন্য বলতে হবে না তারা এমনি আপনাকে মানবে ঠিক না ঠিক না আল্লামা ইমাম রুমি রহমতুল্লাহ আল্লাহ উনি ওনার মস্তবি রুমির মধ্যে বলেছেন আজ খোদা খা হিমে তৌফি কিয়াদব বেয়াদব মাহারুমে গাছ তাজ ফজলে রব যারা বেয়াদব তারা আল্লাহ ফাকের ফজল থেকে বঞ্চিত হয় গভীর মনোযোগ প্রশ্ন এখানে নয় তিনটা কাজ করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন এক নাম্বার অন্তর পরিষ্কার করা লাগবে ইয়ারসুল আল্লাহ দুই নাম্বার কি করা লাগবে নবী আমার ডাক দিয়া বলে উম্মত দুই নাম্বার যে কাজটা করা লাগবে সুদ গোস হারাম বাদ দিয়ে হালাল খাওয়া লাগবে কিন্তু হুজুর গো আমরা এই স্বর্ণকার পাড়ার অবস্থা তো আমি জানি না আমরা আশেপাশে এলাকার অনেক মসজিদের মোয়াজিন ইমাম রাখে কথা সত্য যেগুলা রাখে এগুলা আস্তা সুদখোর সভাপতি আর সেক্রেটারি মানা আছে না নাই এটা কেয়ামতের আলামত নবী আমার হাদিসে মুবারাকার মধ্যে বলতে লাগলেন আমার নবী বলতেছেন বোখারি মুসলিম শরীফের হাদিস এবং মেশকাতুল মাসাবির মেন কিতাবের চারশো নাম্বার পৃষ্ঠায় নবী আমার বলেন আন কয়লা সামি আল্লাহ কি সাল্লাম ইয়াকুলু ইন্নামিন আশাতি সাহাতি ও দুনিয়ার মানুষ কেয়ামতের আলামত যখন দেখবা তোমরা কিছু দেখবা কি জানো নি ইয়া রাসুল আল্লাহ কী দেখবো বলেন না আমার নবী কয় আইয়ার ফাহাল এলম এলেম উঠে যাবে এক সুর এগুলা জাহালু মুরুক্ষতা বাইরা যাইব মানে সুদ করার ঘোষ করে নিয়ে মসজিদের সভাপতি চেয়ারে বয়াইব ইমাম সাহেব যদি কোনো রাকাত কোনো আক্ত নামাজ পড়াইতে একটু দেরি হয়েছে ইমাম সাহেব আপনার কেমনে এমনি রাখছেনি কিন্তু বেতন দেয় সাইরা হাজার চার হাজার বেতন দেওয়া তো লম্বা কথা আল্লাহর কসম আমি স্বামীমের রাজার সঙ্গে এমন কথা এখনো কেউ বলে না বললে সাভার দাঁত চালাই দিতাম আজকে আমার প্রশ্ন করছে আমি যে মসজিদে চাকরি করি একটা ভিডিও ম্যান ছেলে আসছে সে আসা কয় হুজুর আমি মসজিদে বেতন ফান কত আমি কিছু বেতন পাই দশ হাজার ড্রাইভারের বেতন দেন কত সতেরো সাত হাজার কৈতিকা এক রাতে না এটা আছে হুজুর যদি মসজিদে চাকরি না করতাম সঙ্গে গাড়ি চড়তাম নি এটা তো হইতো না দশ দিয়া সংসার চালাইতাম কিন্তু লক্ষ্য করবেন আল্লাহর নিয়ামত এত বেশি পাবেন এত বেশি পাবেন শুধু নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন অস্কুর নিয়ামত আল্লাহি আমার আল্লাহ পাক রাব্বুল আলমিনের যখন সুক্রিয়া আদায় করবেন আমার আল্লাহ আপনাকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন ও বাবা ও বন্ধুরা একটু মনোযোগের সাথে আর একটু শুনবেন যখন হারাম ত্যাগ করবেন হালাল খাইবেন দুইটা কাজ করার পর জাহান্নাম থেকে বাঁচবেন আর তিন নাম্বার একটা কাজ করবেন ওই কাজ হইল আপনার আম্মা আব্বা যদি ঘরে থাকে আম্মা আব্বারে মক্কা মদিনার সামনে সামনে ফাইলে যে ইজ্জতরা করতেন আম্মা আব্বারে সেই ইজ্জতরা করবেন এই তিনটা কাজ করলে জাহান নাম হারাম আমার বাবারা বন্ধুরা আর কোনো মানুষ যখন এই তিনটা কাজ বেশি বেশি করবে আম্মাব্বারে কষ্ট দিব হারাম খানা যখন বাইরে যাইব আর তিন নাম্বার অপবিত্র অবস্থায় ভালো ভালো কাজগুলা করতে যাইব অনেক মানুষ অজু ছাড়া মাহফিলে আসে অজু ছাড়া মসজিদের মিলাতে বইয়ে ঘরের মিলাতে বইয়া যায় আসে না নাই আমার নবী ডাক দিয়া কুমত আমার অপবিত্র অবস্থায় যখন খারাপ খারাপ কাজগুলা করে অপবিত আমি কিন্তু আজ এমনি করি না এই এলাকার মানুষগুলো সুশীল একটা দরবারের ভক্ত বিদায় এভাবে ধারাবাহিক আলোচনা করতেছি আমি এমনি করি না আমার ওয়াজ একবার এক তাইলে রইয়া যায় কিন্তু বাবা ও বন্ধু নবী আমার বলেন যখন মানুষ অপবিত্র অবস্থায় চলাফেরা করবে বেশি বেশি অপবিত্র থাইকা চলাফেরা করবে আর একটা অপবিত্রতার কথা কইল স্ত্রী সহবাস করার পর কোনো মানুষ বেশিক্ষণ পর্যন্ত থাকবেন না কারণ যতক্ষণ মাটির উপরে থাকবেন মাটি আপনাকে দোয়া প্রদান করবে আমার নবী বলেন অপবিত্র বেড়ে যাবে অপবিত্রতা বেড়ে যাবে আর দুই নাম্বার কাজটা হইল দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় ওই মানুষটা হারাম যখন খাইব বেশি আর হারাম খাওয়ার পর যখন তিন নাম্বার যে কাজটার কথা বললাম ওই তিন নাম্বার আম্মাব্বারে বেশি কষ্ট দিব তখন কেয়ামত শুরু হইয়া যাইব ও আল্লাহ কেয়ামত হইলে কি হইব আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ পাকরাবুল আলমী সুরা আর রহমানের ছাব্বিশ এবং সাতাইশ নাম্বার আয়াত আল্লাহ বলেন কুন্নুমান আলাইহা الجلال والإكرام ফান তোমরা তোমাদের চোখ দিয়ে যা কিছু দেখতে পাচ্ছ সব একদিন ধ্বংস হয়ে যাবে সাহাবাই কেন বলি আর সুলাল্লা নবী আপনার কাছে জানতে চাই ধ্বংসটা হবে না কি আপনি আমাদের কাছে বলেন না আমার নবী বলেন ওয়াইয়া রব্বিকা যিনি তোমাদের রব যিনি তোমাদের প্রতিপালক যিনি তোমাদের সৃষ্টিকর্তা ওনার কোনো ধ্বংস নাই কেন কেন গো কারণ তিনি হইলেন জুল জালালি আল ইকরাম অধিক সম্মানিত অধিক মর্যাদাবান এই জন্য আমার আল্লাহর কোনো ধ্বংস নাই আল্লাহ আল্লাহর কোনো ধ্বংস নাই আল্লাহর কোনো ধ্বংস নাই জোরে বলেন সুবাহান আল্লাহ রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ ও বলেন রহিম রহমান আল্লাহ খাইলা নূরের খাজিনা খোদার নূরে পাহার জলে নবী মুসা জলে না বলেন রহমানুর রহিম নাম মাসের পেটে যাইয়া কেহ থাকে না ইউনুস নবীরে বানাইলা মাসের খাজিনা আবার দোয়া ইউনুসের উসিলায় দোয়া ইউনুসের উসিলায় বাঁচাইলা রব্বানা রহমানুর রহিম নাম তোমার আল্লাহ না জবান খুলে ধরে ধরে বলেন আল্লাহ আমার নেবিজি বলেন শোনো তোমার রব যিনি তিনার কোনো ধ্বংস নাই কেন জানো জুল জালালি ওয়ালিক্রাম তোমার রবের হওয়ার কারণে আমার আল্লাহ পাক সম্মানিত হওয়ার কারণে তোমার আল্লাহ পাকের কোনো ধ্বংস নাই নবী গো সব যদি ধ্বংস হইয়া যায় আমরা যদি মাটির সঙ্গে বিলীন হইয়া যায় তাইলে আমার আল্লাহ বানাই বানাইলোটাই কেন আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথাটা আল্লাহ কেন বলে আমার নবী বলে যারা ওই আল্লাহওয়ালা হইয়া যাইব ওই ব্যক্তিটা কেয়ামতের সময় কেয়ামতের সময় ধ্বংস হবে না আল্লাহ হুজুর শুনলাম সবাই ধ্বংস হয়ে যাবে কেয়ামতের সময় ব্যক্তি ধ্বংস হবে না যেই ব্যক্তি আল্লাহ বলা হয়ে যাবে শোনো আল্লাহর কোরআন আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ফানি থেকে মাছ ধরার সময় দোয়াটা পরে কোন সময় হ্যাঁ? আচ্ছা আর বুঝলা যায়নি আল্লাহ কোরআনে বলেন মিনহা ফলাক না আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম মাটি থেকে ওয়াফিহা নুকুম হা আমি আবার তোমাদেরকে মাটির মধ্যে প্রবেশ করাবো হা বাহির করবো হা তার আবার তোমাদেরকে মাটি থেকে সাহাবিরা ডাক দিয়া বলে ও গো আল্লাহর নবী গো আল্লাহ বানাইলো কেন আবার মাটি ঢুকাইব কেন আবার বাইর করব কি লেগে এটা কি ছেলে খেলা নাকি না না না এটা কোনো ছেলে খেলা নয় ছেলে খেলা নয় আল্লাহ কেন বাহির করবো জাননি দুনিয়াতে কি গুণা করছো না বদ আমল করছো না ন্যাক আমল করছো হিসাব করার জন্য ও নবী আমরা তো বেশি কোনো ভালো আমল করতে পারি নাই তাহলে আমাদেরকে কি আপনি নবী বাঁচাইবেননি আমার নবী কয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুণা করার পরে আমার নবীর কোনো উম্মত যদি আমার নবীর কাছে আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ পাকের নবী বলেন সাফা তিলি আহলিল কাবাইরি মিন উম্মাতি আমার উম্মত যদি বড় বড় কবিরা গুণাও করে গুণা কইরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ ওই উম্মত তারে মাফ কইরা দেয় শুধু তাই না আমার নবী বলেন কোরআনের আয়াত আল্লাহ পাকরাবুল আলমিন বলেন লাইয়াম লিকুনা শাফাতা ইল্লা মানি তাকাদাইন্দার রহমানি আহাদা আমার আল্লাহর কাছে যারা অঙ্গীকারবদ্ধ হয় ওই ব্যক্তির জন্য সকল ব্যক্তিগুলা তার জন্য সুপারিশ করে করে আপনাদের সবাইকে আমার আল্লাহ পাকের ওই বান্দাগুলো জান্নাতে নিয়ে যাবে ও হুজুর তারা কারা আল্লাহর কোরআন আয়াতের চার পাড়ার মধ্যে আমার আল্লাহ পাকরাবুল আলমিন বলেন মিনা النبيين والصديقين والشهداء والصالحين তারা হইল নবী তারা হইল সিদ্দিক তারা হইল সুহাদা তারা হইল সলেহীন নবী বলতে কারা আপনারা বোঝেন যারা আল্লাহ পাকের পক্ষ থেকে অহিপ্রাপ্ত সিদ্দিকিন বলতে নবীদের সঙ্গী সাথী যারা ছিলেন তারা ও সুহাদা যারা ইসলামের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন তারা হলেন শহীদ ও সলেহীন তারা হইল ওই ব্যক্তি সলেহীন বান্দা যারা দুনিয়ার জমিনের মধ্যে ন্যাক কাজ করতে করতে করতে করতে করতে করতে আল্লাহর কাছে প্রিয় হয়েছেন মানে আল্লাহর অলি ভালো পীর মাসা একগণ এবং আমার আল্লাহ পাক কোরআনে বলেন ও হাসুনা কে রফিক আর তারাই হইল তোমাদের উত্তম বন্ধু তাদেরকে যারা ভালোবাসবে লাই আমলে কুনার সাফাত ইল্লা মানি তাকাদিংদার রহমানি আহাদা তারা তোমাদেরকে সাফাত করিয়া করিয়া জান্নাতে লইয়া যাইব হুজুর পীর দরতাম কিল্লাইগা বাত হইতাম কিল্লাইগা হকানি পীরের হাতে হাত রাখবো কিল্লাইগা সাফাত খাওয়ানের লাইয়া না আছে সাইতে বড় তোমার দুনিয়ার শিক্ষা দিব আর রব্বানি পীর তোমাকে আখেরাতের শিক্ষা দিবে শেষ সহজ কথা আহলে হাদিস নামক আহলে হবিস বর্তমান সমাজকে নষ্ট করে বর্তমান যুবকদেরকে এই এই পথ থেকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন আপনারা অনেকের গায়ে লাগতে পারে বাবা গায়ে লাগবে আপনার আপনার গায়ে লাগলে আমার কোনো অসুবিধা নেই তবে আপনি দলিলের উপর ভিত্তি করেন ঠিক না আপনি সারসিনা দরবার শরীফের পীরের সবচাইতে বড় একটা কারামত আমি একটু ছোট্ট করে বলি কি জানেন এক হিন্দু ব্যক্তি উনি কিন্তু হিন্দুদের কোনো দান নিতেন না তো এক হিন্দু ব্যক্তি একজন মুসলমানের কাছে মাত্র একশো টাকা দিছে হুজুরের কাছে নিয়ে দিতে কত একশো টাকা দিছে একশো টাকা দেওয়াতে হুজুর এ এক ব্যক্তি ওনার কাছে একশো সহ আরও একশো মিলিয়ে দান করতে গেছে দিতে গেছে তোমারটা লাগবে না তুমি যাও দৌড়াই দিছে একবার দুইবার দৌড়াই দিছে তিনবার আসার পর ধমক দিয়ে বলছে তুমি কি জানো না আমি কোনো বিধর্মীর টাকা আমার হাতে নেই না বুঝছেন নি কথা ওই ব্যক্তি যে টাকা নিয়ে গেছে তার প্রশ্ন হইল হুজুর জানে কেমনে আমার হাতে যে বিধর্মীর টাকা এটা হচ্ছে ইলমে তাসাউফ আল্লাহ পাক এলহামের মাধ্যমে আল্লাহর অলিদেরকে জানায় নবীদেরকে জানায় ওহির মাধ্যমে অলিদেরকে জানায় কিসের মাধ্যমে এলহামের মাধ্যমে এটা বেলায়তের পাওয়ার গভীর মনোযোগ সাহাবাই কেরাম বলেন আল্লাহর নবী গো সব ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ পাক রাব্বুল ধ্বংস হবে না তাইলে যারা আল্লাহ বলা হইব তারারও কোনো ধ্বংস কোন ধ্বংস এবার আমার নবীর হাদিস লক্ষ্য করেন নবী আমার তিরমিদি শরীফের হাদিস মুসলিম শরীফের প্রথম খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা আমার নবী ডাক দিয়া কই উম্মত আমার শুনে না ওই উম্মতের কথা আমার দয়াল নবী রহমতাল্লিল আলমিন নবী বলতেছেন এরে আমি নবীর উম্মত ও নবীর আশেকের দল আল্লাহ পাক রাব্বুল এক থেকে তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহ কষ্ট হয় না তো আপনাদের একটু জবান খুলে আমার সাথে জোরে জোরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ব্যক্তিগুলো সফল কাম হয়েছে ওই ব্যক্তিগুলো কামিয়াব হয়েছে ওই ব্যক্তিগুলো জীবনে বড় উন্নত করতে পেরেছে ও আল্লাহ কারা আমার আল্লাহ পাক বলেন ওই ইমানদার ব্যক্তি আল্লাহ দিনা হুমফি চলাতিহিম খসিউন যারা নামাজের প্রতি বিন্ত মনোযোগী হয়েছে নামাজ পড়তে যায় শ্রদ্ধার ভিতরে যায় খেতের রোয়াগুলা ঠিক আছে না কুত্তা সরছে এটা চিন্তা করছে না নামাজ পড়তে যায় দানগুলা রোদি দিয়েছে এগুলা বৃষ্টি পড়ে না না পড়ে এগুলা চিন্তা করছে না শুধু নামাজের ভিতরে হুমফি চলাতিহিম খসিউন নামাজের মধ্যে ওই ব্যক্তি মনোযোগী হয়েছে শুধু তাই নয় তাই নয় অল্লাদিনা হুম আনিল্লা ঘুমে মোহরে দোন আমার আল্লাহ পাক রাব্বুর আলমিন বলেন এবং অন্যতয় খারাপ কাজ কর্ম করা থেকে বিরত হয়েছে দোকানে আপনার দশজন বন্ধু টিভি চাইতেছে আপনি টিভি চাইতেন এটা অনার্থক খারাপ কাজ দশজন বন্ধু খেলা করতে যে খেলার মাঠে ঝগড়া করে আপনিও ঝগড়ার মধ্যে গালাগালি করেন এটা অনর্থক কাজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা বস্তু পড়ে রয়েছে মানুষের এটার মধ্যে হাত দিয়ে বাড়ি দেওয়া ডিল দেওয়া লাঠি দিয়ে বাড়ি দেওয়া এটা অনর্থক কাজ আমার নবী বলেন যেই ব্যক্তিগুলো অনর্থক কাজগুলো পরিত্যাগ করতে পেরেছে তারা সফল সফল কাম কদা ফ্লাহাল মুখ না ইমানদার সফল কাম ব্যক্তি হয়েছে ইয়ারা সুলাল্লাহ নবী গো আর সফল কাম কারা হয়েছে আপনার কাছে আমরা জানতে চাই আমার নবী আবার তিন প্রকার সফল কাম ব্যক্তির কথা বলতেছে কয় প্রকার আরো জোরে কয় না কয় প্রকার নবী আমার বলে রে বলে রে তিন প্রকার ব্যক্তি সফল কাম ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ তিন প্রকার ব্যক্তিকে আপনার কাছে জানতে চায় আমার নবী কয় কবিরা গুণা করা থেকে যে ব্যক্তি বাঁচতে পেরেছে দুই নাম্বার সগিরা গুণাগুলাকে ভয় করে আল্লাহর দিকে ফেরে এসেছে আর তিন নম্বর হইল অনেক কাজের প্রতি মনোযোগী হয়েছে এই তিন প্রকার লোক আমার আল্লাহ পাক রাব্বুল আলমিনের ছায়া তলে থাকতে পারবে জবানটা খুলে জোরে জোরে কইতেন আল্লাহ ভগবান এখন আপনি যে এই ভালো ভালো কাজগুলা করবেন আপনার মনের নিয়তরা তো ভালো থাকা লাগবে নবী আমার হাদিসে মোবারকার মধ্যে বলেন নিয়াতুল মুমিনিন খয়রুমিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম একটা মানুষ আসেননি বলে হুজুর আমার জীবনে বড় শখ একবার হজ কইরাম কেডা আছেন হাত তোলেন জীবনে একবার শখ টিয়া নাই যদি করেন না হুজুর আমার শখ আমি হজ কইরাম আছেন না সবাই এ আপনার টিয়া নাই শখ নাই হজ করতেন না হজ হজ হজ আছে আছে আছেন না আত্মামান বুধ জানা এই কারণে হাত তুলতো কেমন হুজুর আমি কামাই করি দিন তিনশো টিয়া আমার ঘরের ভিতরে খরচ লাগে দৈনিক আড়াইশো পঞ্চাশ টিয়া চা সিকেট ফান খাইতে থাকি আমি অস করিম কেমনে এ আরো সহজ আরো সহজ আর কামাই নাই নিয়ত করেন আল্লাহ আমি হস কইরাম কি কইরাম হস কইরাম নিয়তুল মিনিন খয়রুমিন আমালি মুমিনের নিয়ত তার আমলের সাথে উত্তম কোনো ব্যক্তি যদি নিয়ত করে আল্লাহ আমি হস কইরাম তার টাকা নাই পয়সা নাই কোনো কিছু নাই হজ করতে পারছে না করোনার আগে মরিয়া গেছে আল্লাহ তার আমল নামে হজে সব দিয়ে লাগবে তাহলে আমরা নিয়ত করে লাই আমরা নিয়ত করি কি করিয়াম হজ করিয়ামু টিয়া নাই কি তৈছে দিব কে এক ব্যক্তি হজে যাইতে পারে না কই যাইতে পারে না তার নিয়ত হাতের ভিতরে একটা ডিম আছে আল্লাহ আমি ডিমটা দিয়ে একটা মুরকা সাফুটা সাফুটে মুরকাটি বেচ্ছা আর কথা মুরকা কইরা এটি যখন বড় হইবে একটা ছাগল কিনলাম এটি বেচ্ছা আমি একটা গরু কিনলাম গরুটা বেচা আর একটা মহিষ কিনে এটা বেচছে আমি হস কইরাম মারাবা কইতাম এবেড়া এটা কইয়া হস কইরাম কইয়া খুশির টালা ডিমডারে লই একটা গুরান দিছে ডিমটা কইরা গেছে ভাই গিয়া ডিমটা কইরা কি হইছে হজ হয়েছে নি ডিম মুর কই দইছে না ছাগল গরু ওই তো ফরে মুর কইছে নি তো নিয়ত কইরা বইয়া থাকলইতো না এ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওসিলা তালাশ করা লাগবো তিনশো টাকা কামাই করলে পঞ্চাশটি হজের লেগে রাখতে দিতই রাখছেননি কেউ আসেননি একজন বলে আমি রাখছি সংসারে তো চলে না হুজুর আর ব্যাংকে যদি কোনো রকম জমাই আমরা তে আসে না ঘরে হেতে হেতারা আমার কিলিপ দিয়ে খোসাই ব্যাংকেতে বের করা ঠিক নিয় নিয়ত করবেন আপনার কি কষ্ট হইতেছে আমি কিন্তু কথাগুলো দুষ্টামির ছলনায় খুব ভালোভাবে বলার চেষ্টা করতেছি অসুবিধা হচ্ছে না তো শুনলে ভালো লাগতেছে নি কোনোরকম আর কি আমি তো আর বোঝেন না মিল্লা দিল্লা কুমিল্লা আমার বাড়ি কুমিল্লা শহরে আপনার বাড়ি চান্দিনে লগের থানায় তো আমার দিদি এখন আছে ও এই বেটার মতো একটা কথা কইছে আল্লাহ কবুল করুন আরো জোরে আমি গভীর মনোযোগ নিয়াতুল মুমিনিন খৈরুম মিন আমালি মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম হজ করতে পারো নাই নিয়ত করে আল্লাহ হজ করে মইরা গেলে হজের সওয়াব আমল নামায় আছে সুবহানাল্লাহ এবার আমার নবীকে সাহাবাই কেরাম ডাক দিয়ে মানে নবী গো আপনার কাছে আমরা সবাই জানতে চাই ওগো নবীজি আপনি নবী বলেন না আমরা কি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমরা কি ওই আল্লাহ পাকো আল্লাহওয়ালা হইতে পারছি নবী কেমনে হইতাম আমার নবী কয় একটা ব্যক্তি আছে আল্লাহওয়ালা হয়েছে কে কয় যার সম্পর্ক মসজিদের লগে আছে সে কিওয়ালা কিওয়ালা আল্লাহওয়ালা রে আল্লাহওয়ালা এক প্রকার